কিন্তু আমাদের দুঃখের জায়গা হলো আফসোসের জায়গা হলো আমাদের কিছু মুসলমান যুবক ভাইয়েরা নিজেকে কন্ট্রোল করতে পারে না সহ্য করতে পারে না তারা তাদের অনুকরণে শরীরের মধ্যে ঠিক অঙ্কন করে কনসার্ট করে ডিজে পার্টি করে এবং তার বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে ফুল দিয়ে এবং টুটে টুট লাগিয়ে চুমুকে জেনা করে ছাড় করে আজকের তারটি ফার্স্ট নাইট পালন করবে চিৎকার দিয়ে বলুন আওয়াজ থার্টি ফার্স্ট নাইট আজকের রাত্রিতে সারা খ্রিস্টান দুনিয়া America France Britain London Canada Australia পৃথিবীর সব জায়গাতে তারা টার্টি ফার্স্ট পালন করবে আমাদেরকে দেখাবে যে দেখো আমরা মুসলিম নয় আমরা কত আনন্দে আছি কত সঙ্গে আছি আজকে তারা বিভিন্ন কনসার্ট করবে ডিজে পার্টি করবে শরীরে বিভিন্ন টেটু অঙ্কন করবে ঠিক কিনা বলুন কিন্তু আমাদের দুঃখের জায়গা হলো আফসোসের জায়গা হলো আমাদের কিছু মুসলমান যুবক ভাইয়েরা নিজেকে কন্ট্রোল করতে পারে না সহ্য করতে পারে না তারা তাদের অনুকরণে শরীরের মধ্যে ঠিক অঙ্কন করে কনসার্ট করে ডিজে পার্টি করে এবং তার বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে ফুল দিয়ে এবং টুটে টুট লাগিয়ে চুমুকে জেনা করে ছাড় করে আজকের তারটি ফার্স্ট নাইট পালন করবে চিৎকার দিয়ে বলুন আওয়াজ আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই থার্টি ফার্স্টের নামে যদি আজকের রাত্রে যদি কনসার্ট করেন শরীরের মধ্যে যদি টিটু অঙ্কন করেন বাগবাল লোকের ছবি অঙ্কন করেন হ্যাপি নিউ ইয়ার বুকের মধ্যে অঙ্কন করে যদি আজকে আমি ফেসবুকে ছবি ভাইরাল করেন আজকে আমি বাংলা লিঙ্ক মার্কা চুল কাটিং করে আপনি অত্যন্ত হাফ শর্ট কাপড় পরিধান করে আপনি আপনার বান্ধবী গার্লফ্রেন্ডকে নিয়ে যদি পার্কে ঘোরাফেরা করেন এগুলোর সাথে আমার রাসুলের জীবনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে আমার সাহাবাই কালামের জীবনের সাথে আল্লাহর উলিয়া উলিয়াদের জীবনের সাথে কোনো সম্পর্ক আছে সুতরাং আজকে আমি দীপ্ত কণ্ঠে কথা বলি থার্টি ফার্স্ট নাইটের নামে এই যে অপসংস্কৃতি সারা পৃথিবীতে আজকে চলবে এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এবং যারা এগুলোর প্রতি আকৃষ্ট হবে এগুলো যারা পালন করবে আমার রসুল বলেন আমার মতের মধ্যে যারা খ্রিস্টান সংস্কৃতিতে যারা প্রভাবিত হয়ে যাবে যারা হিন্দুদের বৈশাখী নববর্ষের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের অনুকরণ করবে আমি রাসুল ঘোষণা দিলাম সে তো আমার উন্মত নয় হাসরের ময়দানে এসে তাদের তলে তাদের দলে তাদের সাথে সেই উঠবে তাদের সাথে সেই থাকবে আর যেই উম্মদ খ্রিস্টানের সাথে হাসরের ময়দানে থাকবে সেই আমাদের সুপারিশ কোনোদিন পাবে না হাউজে কাউসার নাসিব হবে না উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে না চিৎকার দিয়ে বলুন নাউজবিল্লা আজকে যুবকদেরকে বলি আপনি শরীরে টিটি অঙ্কন করছেন অনেকে বুঝতে পারতেছেন না টিটু অঙ্কন কি এইভাবে শরীরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি বুকের মধ্যে হ্যাঁ মাইনাস প্লাস আর কত কিছু আমি সেদিকে যাচ্ছি না অঙ্কন করে হাতের মধ্যে পায়ের মধ্যে সবচেয়ে অবাক সবচেয়ে আফসোস নির্লজ্জ লজ্জাস্থানে পর্যন্ত এই সমস্ত টিটু অঙ্কন করে এবং যুবকদেরকে খ্রিস্টান কালচার তাদের সেই সংস্কৃতির দিকে মুসলমান যুবকদেরকে পদ বোলা পথ ধারা অল্প বুদ্ধি কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই যারা কোরআনের শিক্ষা পায়নি ওয়াস মাহফিল যাদের করণে ঢুকে নাই কোরআনের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নাই সেই অভিজাত ফ্যামিলির ছেলেরা সেগুলোতে আকৃষ্ট হয়ে তারাও আজকে খ্রিস্টানদের কিলচার কালচারে সংস্কৃতিতে প্রভাবিত হচ্ছে ঠিক কিনা বলুন বাইর আমার আজকের এই নতুন বছরে আমার নবীর কিছু বাণী আপনাদেরকে আমি উপহার দিয়ে যাই আজকের এই নতুন বছরের নতুন দিনে আমাদেরকে আমার রাজের রাসুল কিছু হিসাব নিকাশ দিয়েছেন আমাদেরকে কিছু হিসাব দিয়েছেন আর কিছু দায়িত্ব দিয়েছেন সেটা কিন্তু কোনো কনসার্ট নয় ঠিক কিনা নাচ গান নয় আমার আসল নাচ গানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন যার বিরুদ্ধে নবী জেহাদ ঘোষণা করবে আমি সেগুলো পালন করে কখনো মমিন হতে পারবো না ঠিক কিনা বলুন আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে ইসলামী সংস্কৃতি তাহজিব তমদ্দুন ইসলামী সভ্যতা আমরা বুঝি না আমরা কোন সংস্কৃতিতে চললে আমরা ইসলামী সংস্কৃতি মনে হতে পারবো আলেমদের সাথে আমরা আপনাদের সম্পর্ক নেই কিভাবে বুঝবেন রাসুল বললেন হা দাড়ি লম্বা করো দাড়ি ইসলামের সংস্কৃতি টুপি পাঞ্জাবি পাগড়ি পরেন আমি পাগড়ি পরেছি দাঁড়িয়ে রেখেছি আমাকে অসুন্দর লাগছে আমাকে তো আপনারা খতেব বানিয়েছেন নিশ্চয় আমি সুন্দর আমার দাড়ি আছে আমার টুপি আছে আমার পাগড়ি আছে আমার পাঞ্জাবি আছে আমি হাফেজে কোরআন আমি আলেন আপনারা ভোট দিয়েছেন আপনি আমাদের খতিব তাহলে সেই সম্মানের জায়গাতে আপনাদের আসতে বাঁধা কোথায় সমস্যা কোথায় আপনি যদি মনে করেন দাড়ি রাখাটা এটা অসম্মানজনক নওয়াজবিল্লা বলেন মাথায় টুপি দেয়া দেখে সম্মানে অসম্মানের যদি অসম্মানের হয় আজকে পাহাড়ে কাবাসিক এলাকা জামে মসজিদে আল্লাহর দরবারে দুটো সিদ্ধা দিতে এসেছেন মাথায় টুপি দিলেন কেন নিশ্চয় আল্লাহর টুপি পছন্দ করেন ঠিক কেনা বলুন আজকে আমরা মাথা থেকে পাগড়ে পেলে দিয়েছি দাড়ি পেলে দিয়েছি আজকে সেই পাগরিয়ার টুপি দাড়ি এগুলোর সৌন্দর্য কেড়ে নিয়েছে অন ইসলামিক বিধর্মী শিখরা তারা অথচ মুসলমান নয় ইসলামী তাহাজির তমধ্যন তারা আজকে নিয়ে নিয়েছে ডান হাতে খাবার খাওয়া ডান পথে চলা সবসময় বদ্ধম পন্থা অবলম্বন করা কঠোরতা পরিত্যাগ করা এগুলা আমাদের মুসলমানদের সংস্কৃতি আপনি কারুকার্য করেন শিল্প সৌন্দর্য এগুলো করেন কিন্তু সেখানে আপনি যদি কোনো প্রাণীর ছবি অঙ্কন করেন ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন কিছু করেন সেখানে মেয়ের ছবি অঙ্কন করেন সেটা তো শিল্পের নামে অপসংস্কৃতি হয়ে যায় ঠিক কিনা বলুন এগুলোর জন্য আমাদেরকে ব্যাপক স্টাডি এবং কলবুল সালিম সুস্থ বিবেক আমাদের দরকার যাই হোক আজকের এই দিনে আমাদের রাসুল নতুন বছরে আমাদেরকে কি হিসাব দিলেন আমাদেরকে কি দায়িত্ব দিলেন একটু কি বলবো আপনাদের কষ্ট হচ্ছে নবীজি বলেন আজকে দুই সাল বিদায় নিচ্ছেন দুই সাল আগমন করছে